তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ভেঙে যাওয়া এই বুকের পাজ ধুধু মরু প্রান্ত তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ভেঙে যাওয়া এই বুকের পাজর ধুধু মরু প্রান্ত তবু প্রেমেশে ভালোবেসে আজও দেখা দিয়ে যায় যে ছুতে যায় আমি হাত বাড়াই কেন দূরে সর प्रेमा मा हो प्रेमा मा সব রং মুছে রক্ত মাখে হৃদয়ে ক্যানভাস মৃত্যুর সুখ নেয় কেড়ে নেয় জীবনের সন্ত্রাস সব রং মুছে রক্ত মাখে হৃদয়ে ক্যানভাস মৃত্যুর সুখ নেয় কেড়ে নেয় জীবনের সন্ত্রাস আজ জীবন কি প্রয়োজন সব শূন্য মনে হয় চাই শেষ হতে সময় স্রোতে তবু একা ভেসে যায় প্রেমামা হো প্রেমা 되마만 후